হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিতে আরও একটি আর্নিং ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম করতেছি আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্যাপ ডট এজি এটি একটা হচ্ছে পিটিসি সাইট আপনারা এখানে অ্যাডভার্টাইজ দেখে ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে ভিডিও দেখে ক্লিক করে ওয়েবসাইটের অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো এই সাইটটিতে আজকে আমি আলোচনা করবো এই সাইটটিতে আপনারা রেজিস্টার কিভাবে করবেন তো এই সাইটটির লিংক আমরা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এখানে আসবেন এরপর এখানে উপরে আছে রেজিস্টার তো রেজিস্টারে ক্লিক করবেন এরপর দেখুন রেজিস্টারে ক্লিক করার পর এটা full name user name email address password confirm email address এবং কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে এবং আমাদেরকে ওদের টার্মস অফ সার্ভিসটা অ্যাগ্রি করে রেজিস্টার করতে হবে তো আমরা সেটি করে ফেলি আমি ফুল নেম দিয়ে দিলাম ইউজার নামও দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড দিলাম ইউজার নাম দিলাম ফুল নাম দিলাম কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে এরপর টার্মস অফ সার্ভিস অ্যাগ্রি করে রেজিস্টারের উপর ক্লিক করলাম তো ওয়েলকাম টু গ্যাপ আমাদেরকে your account is now registered আমাদের এখন রেজিস্টার হয়ে গেছে এবার আমরা লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমাদের ওগুলো দিতে হবে এবং এমডি আমাদেরকে ক্যাপচাটা পূরণ করতে হবে এরপর লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি লোডিং নেবে তো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারভিউ আসবে এখানে দেখুন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আছে এরপর হচ্ছে পার্স ব্যালেন্স এরপর হচ্ছে আপনার পয়েন্ট দেখাচ্ছে এখানে তারপর আপনি যদি রেফার করে থাকেন সেই রেফারগুলো এখানে দেখাচ্ছে তো বন্ধুরা আমরা যদি এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স এরপর হচ্ছে পয়েন্ট আমার মনে করো পয়েন্ট যদি কনভার্ট করতে চান কনভার্ট পয়েন্ট করা যাবে এরপর হচ্ছে আপনি যদি একশো পয়েন্ট জিরো জিরো পিটিএস মানে পয়েন্ট আপনার যদি থাকে তাহলে আপনি কনভার্ট করে এক ডলারে করে নিতে পারবেন এখানে সেন্ড বাটনের উপর ক্লিক করলে এটা এক ডলারে কনভার্ট হয়ে যাবে তো এরপর আসি আমরা হচ্ছে এইদিকে তো বন্ধুরা আর্ন করার মানি আর্ন করানোর জন্য আপনারা আর্ন মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ অ্যাডে ক্লিক করবেন তো এখানে ভিউ অ্যাডে ক্লিক করার পর আপনারা দেখুন নিচে আসবেন একটু করে এখানে দেখুন অনেকগুলো অ্যাড রয়েছে এগুলো দেখে দেখে আপনারা ইনকাম করবেন তো এর এই দিকে নিচে আসার পর দেখুন যে অ্যাডস ফর রোবটস এইগুলোর উপর আপনারা ক্লিক করবেন না এইগুলোর উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রোবট হিসাবে ধরে নেওয়া হবে এরপর আপনাকে আর রোবট আপনার অ্যাকাউন্টটা রোবট হিসেবে সাসপেন্ড করে দেওয়া হবে তো আপনারা অ্যাডস ফর রোবটসের উপরে যে অ্যাডগুলো আছে সেগুলোতে ক্লিক করবেন দেখুন যে এখানে একটা অ্যাড আছে আমরা কীভাবে অ্যাডের উপর ক্লিক করে এই অ্যাডের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে ওয়াইটিং অ্যাড আসার জন্য ওয়াইট করতে বলতেছে আমরা কিছুক্ষণ ওয়াইট করব তো অ্যাড লোড হওয়ার জন্য ওয়াইট হওয়ার পর দেখুন এখানে একটা টাইম চলতেছে টাইম চলার পর এখানে click the upside down picture যে উপর থেকে নিচের দিকে যে পিকচারটা আছে ওটার উপর ক্লিক করে দিতে হবে এরপর দেখুন তো ইউ আর ক্রেডিটেড তারপর আমাদের টাকাটা ইনকাম হয়ে গেছে এবার এটা আমরা কেটে দিব তো এরপরে আরও একটা এইভাবে আপনারা করবেন এইভাবে এইভাবে এখানে ক্লিক করে আর একটা করে নেবেন তো এইটা হচ্ছে মানি ইনকামের সিস্টেম তো waiting for ad load load নেওয়ার জন্য ওয়েট করতেছি আর হ্যাঁ বন্ধুরা এই সাইডের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এসে এখানে কাজ করতে পারবেন অ্যাকাউন্ট করে তো বন্ধুরা এইভাবেই আপনারা ইনকাম করবেন এরপর আমরা চলে যাই অ্যাকাউন্টে সেটিং পার্সোনাল সেটিংয়ে যদি যাই তাহলে এখানে আপনাদের যে ইয়াগুলো দিয়েছে পারফেক্ট মানি আর পেয়ার এই দুইটার মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন পারফেক্ট মানি পেয়ার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে নিতে পারবেন এখান থেকে ইমেল অ্যাড্রেস আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে আপনাদের যে পারফেক্ট মানি এবং পেয়ারের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে সেন্ডে ক্লিক করলেই আপনার ইনফরমেশনগুলো আপগ্রেড হয়ে যাবে এরপর আমরা এরপর রয়েছে আপনাদের উইড্রো ইউ রানিং এখানে গেলে আপনারা কত ডলার হলে উইড্রো করতে পারবেন সেটি দেখা যাবে তো এখানে তিন ডলার হলে আপনারা উইড্রো করতে পারবেন আপনাদের উইড্রোর জন্য রিকোয়েস্ট করতে পারবেন তিন ডলার হয়ে গেলে তবে এখানে একটা ওদের রুলস আছে ওদের এই আট নাম্বার এফএ কিউ রুলস এটা আপনাদেরকে মানতে হবে তো এটা কি বলছে সেখানে দেখুন যে পে আউট শিডিউল তো এখানে আপগ্রেড মেম্বার যারা হচ্ছে টাকা দিয়ে এখানে আপগ্রেড মেম্বার আছে তারা হচ্ছে সপ্তাহে যদি যেদিন উনি কাছে উনি রিকোয়েস্ট উইড্রো দেবে উইড্রো রিকোয়েস্ট পাঠাবে তার কিছুদিন পরেই ওনার ইয়েটা দেওয়া হবে মানিটা দিয়ে উইড্রো করা হবে এরপর যারা রেগুলার আছে যারা আপগ্রেড মেম্বার না তারা ফিউ উইকস টু প্রসেস নেবে উইড্রো হওয়ার জন্য কিছু সপ্তাহ নিতে পারে এক সপ্তাহের মধ্যে এরা দিয়ে দেয় এরপর আপনারা যখন টাকা পেয়ে যাবেন তখন এখানে ওনাদের ফরমের মধ্যে এই ফরমের মধ্যে আপনার প্রুফ শেয়ার করতে হবে তো আপনার যে পেমেন্ট পেয়েছেন তার প্রুফটা ওখানে শেয়ার করতে হবে নইলে পরের পেমেন্টটা পাইতে আপনার লেট করবে তো বন্ধুরা এই ছিল উইড্রোর বিষয় এরপর আমরা আবার অ্যাকাউন্টে চলে যাব তো আপনারা রেফারও করতে পারবেন এখান থেকে তো এখানে আছে ব্যানার অ্যান্ড রেফারের লিঙ্ক তো এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের এখান থেকে রেফারের করতে রেফার করতে পারবেন তো এটি এখন গ্যাপ কিন্তু মার্কেটে অনেক ভালো একটি পজিশনে আছে এইটা একটু হট পজিশনে আছে গ্যাপ তো আপনারা এখান থেকে কাজ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ধরনের তো ততদিন মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে